Hey yo, what's up guys? It's Mr. Freepolar and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা একেবারে পাগল মার্কা চ্যালেঞ্জ টাই ভিডিও রে টাইটেল এবং টাবল দেখে অলরেডি বুঝে গেছে আজকে আমরা নো মুভমেন্ট চ্যালেঞ্জ করতে আছি মানে কোনো রকমের মুভমেন্ট ছাড়া পুরো একটা র্যাঙ্ক ম্যাচ ভাই হাঁটা বা দৌড়ানো ছাড়া আদেও একটা র্যাঙ্ক ম্যাচ কীভাবে খেলা সম্ভব হয় এই চ্যালেঞ্জটা করতে যে কি কি যে আমাদের করা লেগেছিল না গাইজ একটা মুহূর্ত মিস করো না তো without wasting any more time Let's start our today's video. ব্যাংকের আরও একটা ম্যাচে আমার টিমমেট আমাকে নামিয়ে দিয়েছে বিমা শক্তিতে আর আজকে আমরা একেবারে অন্য ধাঁচের অন্য লেভেলের একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি নো মুভমেন্ট চ্যালেঞ্জ গাইস এই চ্যালেঞ্জে আজকে আমরা এই যে নামলাম না এখন থেকে শুরু করে পুরোটা ম্যাচে কোনো টাইপের দৌড়াতে পারবো না কোনো টাইপের হাঁটতেও পারবো না গাইস নো মুভমেন্ট চ্যালেঞ্জ কোনো রকমের হাঁটা বা দৌড়ানো ছাড়া আদৌ একটা র্যাঙ্ক ম্যাচ কিভাবে খেলা পসিবল হয় ভাই নিজেকে পুরোপুরি অসহায় মনে হইতেছে দূর উপায় আমার টিমমেট আমাকে গান এনে দিল রে ফয়সাল ভাই ধন্যবাদ ভাই আবার টিমমেট আমাকে গান নিয়ে এসে দিয়েছে গানটা নিয়ে আপাতত আমাদের দাঁড়িয়ে থাকা ছাড়া তেমন করে আর আবার টিমমেটগুলো সব চলেও গিয়েছে ভাই ভয় লাগতেছে রে নিজেকে অসহায় অসহায় লাগতেছে এরা ফাইট করতেছে ভাই পুরো একটা স্কোয়াড মনে ডেডও হয়ে গেল আমি কিচ্ছু করতে পারতেছি না আমারও খেলতে ইচ্ছে করতেছে ভাই কিন্তু তার থেকে বড় কথা ভাই ভয় লাগতেছে কোনো একটা এনিমি যদি আমার দিকে একটু কোনো শেষ আমি ওইখানে ডেট আরে টিমমেটরা তাড়াতাড়ি করে এসে বড় ভাই আমি জানি না এই ম্যাচটা আমাকে আমার টিমমেটরা কি করবে না করবে কিভাবে করে লাস্ট পর্যন্ত টিকে রাখবে কিন্তু আপাতত আমি আমার টিমমেটের উপর সব কিছু ছেড়ে দিয়েছে দেখা যাক ম্যান ওরা কি করে না করে আমাদের তামিম রয়েছে আমাদের ফয়সাল ভাই রয়েছে কিরে আরে চি ভাই সরো এখান থেকে তোর তামিম রয়েছে ফয়সাল ভাই রয়েছে এবং নেয়া রয়েছে এই তিনজন মিলে আমাকে লাস্ট পর্যন্ত টিকে রাখার চেষ্টা করবে গাইস তাও আবার আমি কোনো টাইপের মুভমেন্ট করতে পারবো না ওকে গাড়ি নিয়ে এসেছে গাইজ দেখা যাক গাড়িতে আমরা উঠতে পারবো কিনা কোনো টাইপের দৌড়ানো ছাড়া কোনো টাইপের হাঁটা ছাড়া এতে ইন্টারনেট বাটনটা এসে আবার চলে যেতেছে ভাই এ আছে তো এখানে আরে এ পাশে আনা লাগবে আমি নিতে পারতেছি না রে আচ্ছা আনতেছে মনে হয় আনতেছে যাক লেভেল থ্রি এর বেসটা নিয়ে নিছি ওরা লুট নিয়ে নিয়ে আমার কাছে আসতেছে আর আমি নিতেছি আরে গাড়িটা আরেকটা এ পাশে থাকলে তো উঠতে পারতাম না গাড়িতে কোনো রকম এসে পড়ো রে হাঁটতেও পারতেছি না হালকা একটু সাইডে গাড়ি ওই পর্যন্ত যেতে পারতেছি না ভাই কোনো হাঁটা না কোনো দৌড় না কিচ্ছু না ভাই আরে আমার মুখের সামনে গাড়িটা এইখানে পর্যন্ত যেতে যে কত কষ্ট করা লাগতেছে এদের ভাই আনো আনো আনো গাড়িটা আনো এই তো তুই তো ওপি ব্রো গাড়ি দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যেতেছিল যাক গাইস আমরা গাড়িতে বসে পড়েছি কিন্তু এটা এত ফালতু মার্কা একটা গাড়ি যে একটা একটা সিঙ্গেল পাবলিক আমাদের পুরো স্কোয়াডকে মেরে ফেলতে পারে আর একটা নাচতে আছে দেখো না তাড়াতাড়ি করে চলো রে বাবা এই গাড়িতে করে যতক্ষণ থাকবো ততক্ষণ আরো বেশি ভয় থাকবো আমি গাইস ও কঙ্কের একটা নিয়ে এসে পড়েছি তো আমি আপাতত নামবো আর সাথে সাথে ও কংসে যে বসে থাকবো এছাড়া আমার আর কোনো কাজই নেই এরা মনে হয় স্কোয়াডের সামনে নামবে কিন্তু আমার ভয় লাগতেছে কোনো টাইপে স্কোয়াডের সামনে যেতে গেলেও মনে করো এরা মরে যাবে ওইখানে কি অন্য কি ভাই এনিমি আছে রে আরে এ ভাই একটুর জন্য ধাক্কা মারতে পারলো না ভাই আমি কি নামবো না আমি আপাতত চুপচাপ ঘাপটি মেরে বসে থাকি আমার সামনে আমার স্কোয়াড একটা ফুল স্কোয়াডের সাথে ফুল স্কোয়াডটা মনে হয় সিঙ্গেল পাবলিক ছিল নাকি এনিমিদের সাথে ফাইট করতে স্যার আমি চান্দু দেখো না কিভাবে করে বসে আছে এর এখানে লুট বক্সটা ছিল এখান থেকে লুট করতে পারতাম রে আর একটু সাইডে নাও না আরেকটু সাইডে নাও আমি এই পাশে রয়েছি আরে না এইখানে না আরেকটু আরেকটু সামনে নাও আরেকটু না ওই পাশে না রে আমি এই পাশে তো সোজা বরাবর নামানো লাগবে আমাকে আমার মনে হয় না মনে হয় গাড়ি আটকে যাবে ওইখানে আমার মনে হয় না ওইখানে আমি নামতে পারবো নাকি আরে না আরে এইখানেও লুটবক্স নাই দূর আরেকটু সাইডে চান্দুরা কি কি করতেছো আমাকে লুটবক্স পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য দেখো না কিন্তু তারপরে হচ্ছে না গাড়ি তো হবে না মনে হয় গাড়িটা মনে হয় দেয়ালের সাথে লেগে যাবে আমাকে নেওয়া যাবে না রে আর চি ভাই একটা লুটবক্স পর্যন্ত নিচে যে তারপরেও এরা চেষ্টা করতেই আছে গাইজ দেখা যাক ম্যান আমি লুটবক্স পর্যন্ত যেতে পারি কিনা ওকে আই থিঙ্ক গাড়িটা উল্টা করবো ও না না না সাইড দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে ওকে এদের মাথায় বুদ্ধি রয়েছে বাবা আরেকটু আরেকটু আরেকটু আরেকটু অ্যান্ড হলুদ ডান হয়ে যাবে না এখন আর কি লাগে চান্দ ও ভাই সাহ দেখো গাইস কিভাবে কিভাবে করে লুট করতে পারতেছে এ এ ভাই আমি তো লুটের উপর দাঁড়িয়ে আছি তাহলে গাড়ি তুলবো কিভাবে গাড়ির আইকন আসবে না তো এখন ও সিট বাইক এর নামতে গেলাম রে গাড়িতে ওই বাটনটা আসবে না রে এখন গেটিনের বাটনটা আসবে না এখন আমি লুটের উপর দাঁড়িয়ে এখন কি করবো এখন কি তাইলে কি এখানে এই জায়গাতেই পুরোটা ম্যাচ দাঁড়িয়ে থাকতে হবে নাকি আরে তো পাবো না জোন তো ফার্স্ট জোনটা এখানে আরে উঠে না ব্রো বাটন হালকা একটু আর ক্লিক করে ফেলছি লেটস গো একটু নড়াচড়া পর্যন্ত অনেক না কোনো দৌড়াদৌড়ি না কোনো হাঁটাহাঁটি দেখা যাক কতক্ষণ পর্যন্ত আমরা এইভাবে করে টিকে থাকতে পারি দেখা যাক গাইস আমরা আপাতত সামনের দিকে যাচ্ছি আমার টিমমেটরা একটু বেশি অ্যাগ্রেসিভ খেলতেছে দরকার নাই তো কোনো দরকার নাই চিপার মধ্যে নিয়ে যাও না একেবারে পানির ভিতর ঢুকে রাখো গাড়িটা না না না তখন যেহেতু আর নড়তেই পারবো না আপাতত এখানে রাখো পরে মহারাজা থাকি ই ভাই এনিমি ছিল রে আমি নামবো আচ্ছা নামি কিন্তু ঘাসে যা থাকি আমাদেরও তো এনজয় করা লাগবে জিনিসপাতি গাইস কোন রকম নেমে কি সুন্দর ঘাস যেতে বসে আছে দেখো না ওরা আরে আমার টিমমেট ডাউন হয়ে গেছে ওরা এই পাশ থেকে কে জানি মারতেছে এই চান্দুকে যদি মারতে পারি টোকি ও ভাই একটাকে ডানে ভাই কোনো টাইপের মুভমেন্ট ছাড়া ডাউনও করে ফেলছি চুপচাপ করা মেরা ওই পাশ থেকে আরেকটা এনিমি আমার টিমমেটদেরকে মারতেছিল তার মানে বুঝতেছো এই জি জি জি চান্দুকে দেখছি রে ধরো ধরো ধরো এটাকে মারতে পারবো না রে চান্দু আমার টিমমেটরা দেখো তিনজনে কি দৌড়টা মারছে ওই একটাকে মারার জন্য মেবি ওইটা হিলও করে ফেলবে রে কিলটা পাবো না ভাই নো মুভমেন্ট চ্যালেঞ্জে যদি একটা কিল কোনো রকমের ভাগে জুটতো না এটা মিরাক্কেল টাইপের হয়ে যেত ভাই অন্য লেভেলের জিনিসপাতি হয়ে যেত ভাই একটাকে ডাউন করেছিলাম কত কষ্টে টষ্টে দেখো না ভাই রে মেরে ফেলছে মনে হয় এতক্ষণে নাকি টিমমেটরা একেবারে ধুমায় খুঁজতেছে সবগুলো খেলে ও ভাই নো মুভমেন্ট চ্যালেঞ্জে কিল হবে গেছে আর সামনে একটা ভালো গাড়ি রয়েছে এতক্ষণ ধরে গাই জীবনের মায়া ভুলে যে আমি এই গাড়িতে ঘোরাঘুরি করতেছিলাম যাক এখন আমাদের এই রঙ্গিলা গাড়িতে করে একটু একটু ঘোরাঘুরি করা যাবে তামিম তাড়াতাড়ি করে না ওরে গাড়িটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না জায়গা তোটা সুবিধা না রে তাড়াতাড়ি করে আসো ওরে চান্দ কি গাড়িটা নিয়ে বের করতেছে রে বাবা তাড়াতাড়ি করে আরে এদিকে না রে কাছে আসো রে বাবা কাছে আসো মিরে ফেলবে রে আমার এই তো যাক গাইজ এইবার খেলা হবে ভাই এইবার একটু শান্তিতে বসতে পারলাম এইবার একটু মনে হইতেছে না আমার বাঁচার চান্স রয়েছে ভাই ওই গাড়িটা যতক্ষণ করে ঘুরতেছিলাম না ততক্ষণ কি রে হ্যালো এলা ভাই আর আমাকে একা তুই ও আচ্ছা ভেন্ডিং মেশিন রে ফয়সাল ভাই যে ডাউন হয়ে রয়েছে না মানে ডেড হয়ে রয়েছে না ওটাকে বাঁচাবে না যাক বাঁচিয়ে ফেলেছে তাড়াতাড়ি আসো রে কোনো একটা যদি আমার এই খরগোশের মাথার দিকে কুনজর পড়ে না শেষ আই এম ডেড ব্রাদার তাড়াতাড়ি করে টান দিন তো ঠিকই অনেক তাড়াতাড়ি নেমে মরা যায় ভাই আজকের এই চ্যালেঞ্জের মধ্যে কেন তোমাদের ছাব্বিশ জনের টাকা লাগলো তো এই জনের মধ্যে এ ওস্তাদ ওস্তাদ বামে এনিমিরা ডানে চাপান ওস্তাদ ডানে চাপান ফুল ডানেছে ওস্তাদ আর আছি ভাই এটা ডানে চাপাইছে আরে ভাই আমি বুঝতেছি না ভাই আমি লাস্ট পর্যন্ত কিভাবে টিকে থাকবো এই চ্যালেঞ্জের মধ্যে কি কি না করতেছে আমার টিমমেটরা ভাই বলো এই এই এ রে যা আশা ভরসা ছিল সব ও না আটকায় নেই আটকায় নেই গাড়ি আটকায় নেই গাইস কোনো টাইপের আমাদের প্যানিক করার কোনো দরকার নেই চন্দ্র আমি আপাতত এই গাড়ির মধ্যেই বসবো এই গাড়ি থেকে আমাকে কেউ বের করতে পারবে না আরে বেরো রে দৌড় ভাই ও ওকং আছে কোনো সমস্যা আরে চি দৌড় শেষ আমাদের যাত্রা এই পর্যন্ত উনা হিলবো উভয় হিলো হয়ে গেছি তাড়াতাড়ি করে টান দাও ভাই আরে আমার টিমমেট রারা টিমমেট ওপি ভাই আমার কিভাবে করেছে বেঁচে আছে এখন এটা রে আশা ভরসা শেষ আচ্ছা সমস্যা নেই কিন্তু গাড়ির আবার ব্রাস্ট হয়ে আমার না তেমন একটা ড্যামেজ খাইনি সমস্যা নেই গাইস সমস্যা নেই এখন আমাকে কে মারবে চান্দু যে মারবা তাকে ডাব্লিউ আমার টোক্কা দিব কে আসবা আমার কাছে এতে একটা এসেও পড়াচ্ছে অ্যান্ড টু কি আরে এটা বলে ব্যানে লাগছে ভাই তাড়াতাড়ি বাঁচো তাড়াতাড়ি বাঁচো এটা কিভাবে ব্যানে লাগে ভাই দূর মুখের সামনে থেকে মারলাম এডাব্লিউ এর গুলি তাও ব্যানে লাগছে আগে আমাকে বাঁচাও তারপর তুমি হিল কর ভাই এ তো নো মুভমেন্ট চ্যালেঞ্জ রে বাঁচানোর পরে করবো কি আমি তো নড়তেও পারবো না হাঁটতে পারবো না দৌড়াইতে পারবো না ভাই দৌড় এ আবার কেমন ও একটা ভেন্ডিং মেশিন আছে শুরু হয়ে গিয়েছে আর এত এত এনিমি মারতেছে যে ওরা ঠিকমতো যেতেও পারতেছে না ওইখানে দেখো এক একজন ড্যামেজ খেয়ে বসে রয়েছে রে কোনো রকম করে ইলটা তো কোনো রকম করে ইলটা তো I am back brother guys আবারও এসে পড়েছে আমি ভাবিনি যে এই পর্যন্ত আসতে পারবো এনিমিরা যেভাবে করে মারতেছিল এক একজনকে দেখা এক একজনের অবস্থা আমার মনে হয় অনেকগুলো ওখানে মরে যাবে রে আমাকে কোনো রকম করে বাঁচালো কারণ আমাদের টিমের তার মেইন টার্গেট মানে এই এই ম্যাচটার মেইন টার্গেট হচ্ছে আমাকে বেঁচে রাখা গাইস আপাতত আমি একেবারে স্লোভাবে নামবো কোনো সমস্যা নেই গাইস একেবারে স্লোভাবে নামবো যত লেট করে নামা যায় আর এর এর মধ্যে মনে করো যত তাড়াতাড়ি করে এনিমিগুলো মরে যায় ভাই প্লিজ ইয়ার আরে আমার টিমমেট মরতেছে টিমমেট আর দুটো ডাউন ভাই মাত্র ফয়সাল ভাই আছে কোন রকম করে একটা গাছের কবরে নামা যাবে নামো অ্যান্ড শুয়ে পড়ো ভাই আর কিচ্ছু করার দরকার নেই শুয়ে পড়ো এনিমিটা দেখে বলছো মনে রে গান আতা কেন ভাই তোমার বললো না যে তুমি আমাকে দেখছো আমার কাছে আসবে না চান্দে শয়তান তুমি আমার কাছে আসবে না রে বাবা পিলেই যেন ও আচ্ছা ওইদিকে না না না না না না দেখেনি মনে রে দেখছো রে আর চি চান্দ এই টাইমে যে টিম আপ করবে নাকি মারতেছে না তো চিনছে মনে হয় টিম আপ করবে মনে হয় না না না ওইটা টিমমেট আমার টিমমেট রে ওইটা ওইটাকে মাইরো না টিম আপ করো প্লিজ ইয়ার আরে ভালোবাসা আসা টিপা দৌড় ভাই এটা মনে লাস্ট টিম ছিল না আরে ইয়ার ছি ভাই একটু ছিল গ্র্যান্ড মাস্টার পাবলিক ছিল আচ্ছা সমস্যা নেই ভালো মানুষের কাছে মরছি কিন্তু ভাই রে ভাই একটা চ্যালেঞ্জ ছিল কোন পর্যায় পর্যন্ত চলে গিয়েছিলাম আর কি কি না করেছে আমার টিমমেটরা এই চ্যালেঞ্জের লাস্ট পর্যন্ত যেতে যায় আবার বলে এই চ্যালেঞ্জের মধ্যে একটা কিলো হয়ে গেছে গাইস আজ এ পর্যন্তই till next video or stream আল্লাহ হাফেজ গাইস পিস